নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনারা সকলে কেমন আছেন আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে কুশলে আছেন আবারও এসে গেলাম নতুন ভিডিও নিয়ে সেটি হচ্ছে পিনাকি ভট্টাচার্য নামক একজন ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য নামক একটি ইউটিউব চ্যানেলে মানবজাতির পরম ও মহাসংবিধান বেদ সম্পর্কে বিকৃত ও ভ্রান্তিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলোকে ঘিরেই জবাবস্বরূপ মৎস্য অবতার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিক পর্বের মাধ্যমে তা তুলে ধরার উদ্দেশ্যেই এই ভিডিও ধারাবাহিক পর্বগুলির মধ্যে আজকের এই প্রথম পর্বে থাকছে আসলে কি মানব জাতির মহাসংবিধান বেদের মর্মার্থ সবাই বুঝতে সক্ষম এই বিষয়ে তাই ভিডিওটি পুরোপুরি দেখতে আমার সাথেই থাকুন এবং অবশ্যই আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স বা দর্শক হয়ে থাকেন তবে এখনই ভিডিওটির একটু নিচে ডান দিকে লাল বাটনে টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন প্রতিবাদী আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনে বেল আইকনে চাপুন সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এবং আর কোন ধরনের প্রতিবাদী ভিডিও আপনারা চান তাও আমাকে কমেন্টে জানাতে পারেন কেননা আপনাদের একটি কমেন্টও আমাকে ভিডিও তৈরিতে অনেকখানি অনুপ্রাণিত করে তাহলে আর দেরি নয় শুরু করা যাক আজকের ভিডিওটি নারায়ণং নমস্কৃতম ব্যাসম ও শ্রী পরমাত্মনে নমহা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ কোটি মানুষের প্রাণ আর রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ আমাদের এই বাংলাদেশ কবি দার্শনিক সাহিত্যিক গীতিকার সহ নানা প্রতিভাধর মানব মহামানবের দেশ ষড়ঋতুর বৈচিত্র্যময় আমাদের এই বাংলাদেশ এমনকি নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ও কোটি প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ বাল্মীকি রামায়ণ সহ অন্যান্য বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ অপি গরীয়সী অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের থেকেও মহান তাই আমাদের মাতৃভূমি তথা জন্মভূমিকে আমরা অবশ্যই ভালোবাসি ও বাসব অন্তত ভারতীয় সংস্কৃতি এটাই আমাদের শেখায় তার মধ্যে ভারতের বিখ্যাত অনেক গায়ক নায়ক শিল্পী পণ্ডিত রাষ্ট্রপতি মন্ত্রী মানব ধর্ম প্রচারক গণ তথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রচারক সর্বশ্রেষ্ঠ গৃহস্থ সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী গৌরীয় বৈষ্ণব ধর্ম প্রবর্তক সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ অনন্ত গুণে বিভূষিত মহাবদান্য অবতার শ্রী চৈতন্যদেবের আদি পিতৃভূমি এবং শ্রী অদ্বৈত ঠাকুর মাধবেন্দ্রপুরী পুণ্ডরিক বিদ্যানিধি সহ আরও অনেকেরই আদি বা পৈতৃক নিবাস এই বাংলাদেশ এই বাংলাদেশে এমনকি বিখ্যাত গৌরীয় বৈষ্ণব ধর্মপ্রচারক ও ভাবে সিদ্ধ মহান সাধক শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়েরও আবির্ভাব ভূমি এই বাংলাদেশ তাই আমাদের প্রাণের প্রিয় এই বাংলাদেশের প্রতি রয়েছে অশেষ শ্রদ্ধা আর ভক্তি কিন্তু এই শ্রদ্ধা আর ভক্তি প্রকাশ করতে গিয়ে আমাদের ধর্মীয় শাস্ত্র গ্রন্থ থেকে বিকৃতভাবে অর্থ করে তা রাজনৈতিক অনুকূলে ব্যাখ্যা করা একেবারেই অনুচিত কর্ম পিনাকি ভট্টাচার্য নামক একজন ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য নামক একটি ইউটিউব চ্যানেলে মানব জাতির পরম ও মহাসংবিধান বেদ সম্পর্কে বিকৃত ও ভ্রান্তিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলোকে ঘিরেই জবাবস্বরূপ মৎস্য অবতার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিক পর্বের মাধ্যমে তা তুলে ধরা হবে ধারাবাহিক পর্বগুলির মধ্যে আজকের এই প্রথম পর্বে থাকছে আসলে কি মানব জাতির মহাসংবিধান বেদের মর্মার্থ সবাই বুঝতে সক্ষম এই বিষয়ে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য যেন বেদের রূপকের মর্মার্থ কেবল উনাদের মতো গো মাংসভুজি বামপন্থী ইন্দ্রিয়পরায়ণ ব্যক্তিরাই বুঝতে সক্ষম আর সাধন রত ও তপস্যাপরায়ণ মানব মহামানবরা বেদের অর্থ বুঝতে সক্ষম নয় আর যদি সক্ষম হয়েও থাকে তারা তবে পিনাকিবাবু ডমরু তাদের সকপল কল্পিত ও বানোয়াট অর্থ বা অনুবাদ আমাদের কেনই বা মানতে হবে তাদের তো এসব বলারই অধিকার নেই তাই নয় কি প্রিয় দর্শকবৃন্দ তাহলে কেন এই অনধিকার চর্চা করছেন তারা অতএব থামুন এখনও সময় আছে নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকুন কৃতিত্ব দেখিয়ে বিকৃত অর্থ করে নিজের ফায়দা লুটানোর বা মেধা প্রদর্শনের বহু প্ল্যাটফর্ম আছে এই সামাজিক মিডিয়া ইউটিউবে এসে মিথ্যা ও ভুল বক্তব্য দিয়ে ক্রেডিট নেওয়ার বৃথার চেষ্টা দয়া করে বেদ নিয়ে করবেন না কারণ বেদের প্রকৃত অর্থ শুধুমাত্র সাধক সাধিকা বা ঈশ্বর কৃপাপ্রাপ্ত ব্যক্তি মাত্রই সঠিকভাবে বুঝতে সক্ষম আর তাই মানব জাতির মহাসংবিধান পরম পবিত্র বেদ বলছে বেদকে বুঝতে হবে হৃদয় মন ও মনীষার দ্বারা কেবল পাণ্ডিত্য বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা ভণ্ডামো করার জন্য নয় দেখুন তার বৈদিক শাস্ত্রের প্রমাণ নাম্বার এক ঋগ্বেদ প্রথম মণ্ডল একষট্টি নম্বর সুক্ত মন্ত্র নম্বর দুই বেদ বলছে হৃদা মনসা মনীষা অর্থাৎ বেদকে জানতে হবে হৃদয় মন আর মনীষার দ্বারা নাম্বার দুই শ্বেতার শ্বেতর উপনিষদ অধ্যায় তিন মন্ত্র নম্বর তেরো উপনিষদ বলছে হৃদা মন্নিষ মনসাভি ক্লপ্ত অর্থাৎ একই কথা বলছে যে হৃদয় মন আর মনীষার দ্বারাই একে জানা প্রয়োজন নাম্বার তিন কঠোপনিষদ দুই অধ্যায় তৃতীয় নম্বর ধারা নয় নম মন্ত্র এখানে বলা হচ্ছে হৃদা মনীষা মনসা ভিক্লপ্ত য এত বিদুরহ মৃতা আস্তে এ ভবন্তী অর্থাৎ বলে দিচ্ছে যে শুধুমাত্র অমৃত লাভে সক্ষম তারাই যারা হৃদয় মন আর মনীষার দ্বারা এই জ্ঞানকে বুঝতে সক্ষম সুতরাং পিনাকি ডমরু ভট্টাচার্য প্রভৃতি নামধারী ব্যক্তিরা না তো হৃদয় মন আর মনীষা দিয়ে অনুবাদ করেন আর না তো রজবীর্যে উৎপন্ন এবং হত্যাকর্ম দ্বারা প্রাপ্ত গোমাংস বা মাংস ভোজনে লোলুপ ইন্দ্রপরায়ণ ব্যক্তিদের নিকট বেদ স্বয়ং তার অর্থ প্রকাশ করেন আমরা সকলেই জানি বৈদিক জ্ঞান গুরু পরম্পরার ধারায় প্রাপ্ত হওয়া যায় কোনো পাণ্ডিত্য বা চালাকি বা ধূর্তবাজি বা বামপন্থী কামপন্থীদের গোমাংস লোলুপ ইন্দ্রপরাণ মস্তিষ্ক দিয়ে এসব শাস্ত্রের প্রকৃত মর্মার্থ উপলব্ধি হয় না বেদ উপনিষদ সহ অন্যান্য বৈদিক শাস্ত্র এ বিষয়ে যা বলছে আপনাদের সামনে তারই কয়েকটি প্রমাণ তুলে ধরলাম নাম্বার এক শ্বেতা সেতুর উপনিষদ মন্ত্র অধ্যায় নম্বর ছয় মন্ত্র নম্বর একুশ এখানে বলছে তপহ প্রভাবাদ্দেবা প্রসাদাচ্চ ব্রহ্মহ শ্বেতা সতরহথ বিদ্যান অত্য আশ্রমিভ্যহ পরমং পবিত্রং প্রবাচ সম্যগ্রী ঋষি সংঘ জুষ্টম এইখানে স্পষ্টভাবে প্রমাণিত যে শুধুমাত্র পাণ্ডিত্য দিয়ে এই জ্ঞান লাভ হয় না এখানে তপস্যা এবং প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য এবং দেবতার প্রসাদ ভিন্ন অর্থাৎ কৃপা ভিন্ন এটি একেবারেই লাভ করা সম্ভব নয় আর একটি কথা এখানে স্পষ্ট প্রমাণিত হচ্ছে ঋষি সংঘ জুষ্টম অর্থাৎ কিনা ঋষি সংঘের মাধ্যমে অর্থাৎ ঋষিরা যে সংঘ বা পরম্পরা করে দিয়ে গেছেন সেই পরম্পরা থেকেই আমাদের এই পবিত্র জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে হবে নাম্বার দুই শ্বেতাশ্বেতর উপনিষদ অধ্যায় নম্বর ছয় মন্ত্র নম্বর বাইশ এখানেও বলছে বেদান্তে পরমং গুজ্জং পুরাকালে প্রচোদিতম ন প্রশান্তায় দাতব্যং ন অপুত্রায় শিষ্যায় বা পুনঃ এইখানেও স্পষ্ট প্রমাণিত প্রিয় দর্শকবৃন্দ যে বেদান্তের যে জ্ঞান অর্থাৎ বেদের সার সিদ্ধান্ত যে মর্মার্থ এটি মূলত অপ্রশান্ত ব্যক্তিকে যাদের চিত্ত শান্ত নয় বা অসংযত ইন্দ্রিয় তাদেরকে দান করা নিষেধ করা হয়েছে এবং যারা নিজের পুত্রও নয় এমনকি শিষ্যও নয় তাদেরকেও এই জ্ঞান দান করা নিষেধ করা হয়েছে সুতরাং এই যে বেদান্তের বা বেদের মর্মার্থ গুজ্জ জ্ঞান এটি বোঝার জন্য নিঃসন্দেহে আমাদের কি করতে হবে এখানে বোঝাই যাচ্ছে যে ইন্দ্রিয় সংযত করতে হবে কিন্তু পিনাকি ডমরু প্রভৃতির নামধারী ব্যক্তিরা যারা নিজেদের গোমাংস ভোজি বা নিজেদের মনোবৃত্তি প্রকাশ করতে চান গোমাংস ভোজনের লোলুপতার জন্য তাদের কাছে আমার প্রশ্ন তাহলে এ বেদের বেদান্তের এই শ্লোকগুলোর অর্থ কি আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করেছেন নিঃসন্দেহ করেননি সুতরাং আপনারা এইসব বলার কখনোই যোগ্য নন নাম্বার তিন শ্বেতা সেতুর উপনিষদ অধ্যায় ছয় মন্ত্র নম্বর তেইশ এখানেও বলা হচ্ছে যশ দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যইতে গতিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মন এখানেও একই কথা বলছে যে যে ব্যক্তি ঈশ্বরে ভক্তিপরায়ণ তার যদি গুরুর প্রতিও একই ভক্তি পরায়ণতা থাকে তবেই তার কাছে এই বেদের মর্মার্থ প্রকাশিত হবে নাম্বার চার মুন্ডক উপনিষদ তিন নম্বর অধ্যায় দুই নম্বর ধারা ছয় নম্বর মন্ত্র এখানে বলা হয়েছে বেদান্ত বিজ্ঞান সুনিশ্চিতার্থ সন্ন্যাস যোগা যতয়হ শুদ্ধ সত্ত্বাহা তে ব্রহ্মলোকেশু পরান্তকালে পরামৃতাহা পরিমুচ্চন্তে সর্বে অর্থাৎ এখানে বলছে যে এই যে বেদান্তের বিজ্ঞান এটি সুনিশ্চিত অর্থ তারাই বুঝতে পারে যারা সন্ন্যাসযোগ অবলম্বন করেছেন শুদ্ধ সত্য অবস্থান করতে পেরেছেন তারাই পরম পরান্তকালে অর্থাৎ মৃত্যুর সময় পরম অমৃত লাভ করে ব্রহ্মলোকে গমন করতে পারেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো গোমাংস লোলুপ ইন্দ্রিয় পরায়ণ অসংযত ব্যক্তি কখনোই বেদের মর্মার্থ বুঝতে সক্ষম নয় সুতরাং কোন ব্যক্তি কি বলল সেই বিষয়ে আমাদের কর্ণপাত না করে কেবলমাত্র তপস্যা পরায়ণ ও সাধনে সিদ্ধ অথবা সাধন পরায়ণ ব্যক্তিদের কথায় আমাদের মাননীয় নাম্বার পাঁচ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির গ্রন্থ বেদ বেদান্ত পূর্বখণ্ড ব্রহ্মসূত্র গ্রন্থের ভূমিকায় পৃষ্ঠা সংখ্যা এক থেকে দুইয়ে এ বিষয়ের বহুবহু উল্লেখ করা হলো যে সমগ্র শ্রুতিমণ্ডল যেন ঋষিদের তপস্যার ধ্যানের বিতান অধ্যাত্ম চেতনার সূক্ষ্ম তন্তু দিয়ে এই ধ্যানের বিধান বয়ন করা যা ঋগ্বেদ দশমণ্ডল ছাপ্পান্ন নম্বর সূক্ত ছয় নং মন্ত্রে উল্লেখ করা হয়েছে তন্তুং তন্মন রজস এরপরে আরও কিছু অংশ আছে আমি সংক্ষেপে বলছি অনুল্লনাং বয়ত দুরক থেকে ভুলক পর্যন্ত আতত তন্তুর বিতান তন্তুং তনুষ পূর্বাং ঋগ্বেদ প্রথম মণ্ডল একশো বিয়াল্লিশ নম্বর সূক্ত প্রথম মন্ত্র ঋষিরা সাধন পরম্পরায় এই সূক্ষ্ম তন্তু বা সূত্র ধরেই সত্যকে লাভ করেছেন তাই তারা সতর্ক ছিলেন এই ধ্যানের বিতান যেন ছিন্ন না হয় এই সূক্ষ্ম চৈতন্যের যোগসূত্র যেন ছিঁড়ে না যায় মা তন্তুচ্ছেদ বয়ত ধিয়ম যা বলছে ঋগ্বেদ দ্বিতীয় মণ্ডল আঠাশ নম্বর সূক্ত পাঁচ নং মন্ত্রে প্রাচীন ঋষিদের এই ধ্যানমণ্ডল দর্শন করে কান্ন ঋষি বলেছেন ধ্যানীরা ইতপূর্বে যজ্ঞের আতনন দিয়ে যেসব সাধনার ভূমি পেয়েছেন আমি তা তপস্যার দ্বারা দেখলাম জানি স্থানান্ন সৃজন্ত ধীরা যজ্ঞং তন্নাস্তপসাভ্য পশ্যম ঋগ্বেদ ন অষ্টম মণ্ডল উনষাট নং সূক্ত ছয় নং মন্ত্র এই সূক্ষ্ম তন্তুজাল বিস্তৃত সর্বদিকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলা হয় সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল মেমব্রেন বিশ্বতন্তু ভিস্তত বিশ্বতন্তু ভিস্তত ঋগ্বেদ দশমণ্ডল একশো ত্রিশ নং সুক্ত প্রথম মন্ত্র এই অর্থে ব্রহ্মসূত্র হল ব্রহ্মচৈতন্যের তন্তুজাল এর প্রতিটি সূত্রে আছে যুক্তি ও উপলব্ধি যোগলবন্দি যুক্তি লীন হয়েছে উপলব্ধির মধ্যে আর উপলব্ধি স্ফুট হয়েছে যুক্তির হীরকের ধারে তবে ক্ষুদ্র মনের যুক্তি নয় তা দিব্য মনের যুক্তি শ্রী অরবিন্দ যাকে বলেছেন logic of the gods logic of the infinity number ছয় শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় নম্বর চার শ্লোক নং দুই এখানেও একই রকমভাবে গুরু পরম্পরার ধারায় প্রাপ্ত জ্ঞানের প্রকৃত মর্মার্থ উপলব্ধির যে তাৎপর্য বর্ণনা করা হয়েছে বলা হয়েছে এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদুহু এখানে বলছে যে এভাবেই গুরু পরম্পরার মাধ্যমে এই জ্ঞান রাজস্বীগণ লাভ করেছিলেন সুতরাং এখানেও প্রমাণিত যে বেদের জ্ঞান লাভ করতে গেলে গুরু পরম্পরা অবশ্যই প্রয়োজন বেদের জ্ঞান যে গুরু পরম্পরাক্রমে প্রাপ্ত হলে তবে প্রকৃত অর্থ বোঝা যায় এইতে গেল তার কথা এবার দেখুন সাক্ষাৎ বেদই বলছেন যে পতির নিকট পতিব্রতা রমণীর ন্যায় যোগ্য ব্যক্তির নিকট বেদ কেবল তার অন্তর্নিহিত অর্থ প্রকাশ করেন অন্য কেউ তা জানতে পারে না দেখুন ঋগ্বেদের সেই দশম মণ্ডল একাত্তর নম্বর সূক্ত চার নং মন্ত্রটি নাম্বার এক উত পশ্য ন দদর্শ বাচমুত শৃণ্বন্ন শৃণ্বতে নাম উত তস্মৈ অন্নহ বিশস্রে যা এব পতি উষতি যুবাসা অর্থাৎ এই বাঘকে কেউ দেখেও দেখে না কেউ শুনেও শুনে না এই বাঘ যেন প্রতিব্রতার রমণীর নেয় যিনি কেবল নিজের স্বামীর কাছেই নিজেকে মেলে ধরেন তাহলে প্রিয় দর্শকবৃন্দ এখানে আমরা কি বুঝলাম বুঝলাম যে পিনাকি ডমরু ভট্টাচার্য প্রভৃতির নামধারী গোমাংস ললুপ ই ব্যক্তিরা তো দূরে থাক বৈদিক পণ্ডিত আর্য অভিমানী ব্যক্তিরাও পর্যন্ত প্রকৃত অর্থ বুঝতে অক্ষম তাহলে পিনাকি ডমরু প্রভৃতি ভট্টাচার্য নামধারী বোন বাবুদের সকপল কল্পিত করা অর্থ কি করে গ্রহণযোগ্য হয় তা নিতান্তই হাস্যকর নয় কি তিনি এও বলেছেন ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ আইকন নাকি গরু শুনুন পিনাকি বাবুর নিজ মুখে ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির গুরুত্বপূর্ণ আইকন গরু গোহত্যা তারা বন্ধ করতে চায় মহারাষ্ট্রে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে আসলে কি ভারতে গোহত্যা বন্ধ করতে চাওয়াতে এসব ফায়দা লুটে নেওয়া রাজ অনৈতিক বামপন্থী কামপন্থী সেকুমেকুদের অন্তরে ছ্যাঁকা লেগেছে কারণটা বুঝতে পারছেন মুসলিম ভোট ব্যাংক তিনি বেদ সম্পর্কে যেসব কুমন্তব্য বা ভুল মন্তব্য করেছেন ধারাবাহিক পর্বের মাধ্যমে প্রতিবাদী ইউটিউব চ্যানেল এই মৎস্য অবতারে তা তুলে ধরা হবে এবার পিনাকি বাবুর বেদ নিয়ে করা কিছু মন্তব্যের জবাব দেওয়া যাক নাম্বার এক পিনাকি বাবুর অজ্ঞান প্রসূত বক্তব্য অনুসারে ঋগ্বেদ নাকি মূলত গান শুনুন ওনার নিজ মুখে হিন্দুদের চারটা বেদ আছে ঋগ্বেদ তার মধ্যে একটা ঋগ্বেদ মূলত গান প্রিয় দর্শকবৃন্দ যদিও আমরা সকলেই জানি যে সামবেদ হচ্ছে গান সাম গান কথাটা সেখান থেকেই আসে আর ঋগ্বেদ হচ্ছে মন্ত্রের সমাহার এটা পদ্যে রচিত এটার মন্ত্রগুলোকে ঋগ মন্ত্র বলা হয় যজুর্বেদ হচ্ছে গদ্যে রচিত আর অথর্ববেদ হচ্ছে গদ্য পদ্যের সমাহার কিন্তু পিনাকি বাবু এ কি এ বলছেন প্রিয় দর্শকবৃন্দ তা আপনারাই বিচার করুন আপনাদের উপরই ছেড়ে দিলাম উপসংহার সুতরাং পিনাকি ভট্টাচার্য মশাইয়ের করা বক্তব্য ভ্রান্ত এবং অসার তা শাস্ত্রের প্রমাণেই প্রমাণিত হলো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বের ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন ওং শান্তি ওং শান্তি ওং শান্তি নমস্কার